ঈদ মোবারক আজকে আশা করি সবার দিনটা খুব ভালো কেটেছে আজকে আমি একটু ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো প্রিপোজিশনের অ্যাড অন ইন নিয়ে জাস্ট এই তিনটা নিয়ে তিনটা আমাদের কাছে খুব কনফিউজিং বিশেষ করে টাইম অ্যান্ড প্লেস যখন এগুলো দিয়ে ইন্ডিকেট করতে হয় তখন আমাদের আরও কনফিউজ লাগে তো আমি গতকালই একটা টেকনিক শিখেছি যেটার মাধ্যমে এটা আমরা খুব সহজেই করতে পারবো অ্যান্ড আজকে আমি এই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই টেকনিকটাকে বলা হয়েছিল সেখানে পিরামিড টেকনিক তো আমরা এখানে একটা পিরামিড এঁকেছি তো আমরা ফার্স্টে অ্যাট যে আছে সেই অ্যাটটা লিখবো সবার উপরে তারপরে যে অন আছে সেটা লিখবো এখানে এবং সবচেয়ে যে বড় জায়গাটা রয়েছে সেখানে লিখব ইন তো এটা দিয়ে আমরা কি বোঝাই একটা পিরামিডের সবচেয়ে ছোট জায়গা যেটা সেই জায়গাটা আমরা অ্যাড বসিয়েছি মিডেলটায় বসিয়েছি অন যেটা মিডিয়াম আর সবচেয়ে বড় জায়গাটায় বসিয়েছি ইন তো আমরা ফার্স্টে টাইমের কথায় আসি আমরা যখন কোনো টাইম স্পেসিফিকভাবে বোঝানো হয় যেমন এখন ছয়টা বাজে বা এখন পাঁচটা বাজে এরকমভাবে স্পেসিফিকভাবে একটা টাইম আমরা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি মানে টাইমটা একদম স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা অ্যাড বসাবো এবং আমরা এটা খুব সহজেই মনে রাখতে পারি কারণ জায়গাটা ছোট জায়গাটা স্পেসিফিক এবং এর জন্যে আমরা অ্যাড এখানে ইউজ করি এবং অ্যাডটা ব্যবহার করা হয় স্পেসিফিক টাইমের আগে তারপরে আমরা আসি অনে অন হচ্ছে মিডল যেমন আমরা একটা দিন একটা নির্দিষ্ট ডেট বোঝাতে বা একটা নির্দিষ্ট যে কোনো উইক যেমন ফ্রাইডে স্যাটারডে এগুলো বোঝাতে সাধারণত অন ইউজ করা হয় এটা বোঝাতে অন ইউজ করা হয় এবং ইন ইন হচ্ছে যে কোনো লম্বা সময় মানে বড় এক কোনো একটা জিনিস বোঝাতে ইন ব্যবহার করা হয় তার জন্য আমরা ইনটিকে সবচেয়ে বড় জায়গায় রেখেছি খুব সহজ জিনিসটা আমরা কয়েকটা উদাহরণ একটু দেখি example I will meet you blank six PM এখানে আমরা স্পেসিফিক করে সিক্স পিএম দিয়ে দিয়েছি তার জন্য এখানে যেহেতু স্পেসিফিক করে আমরা দিয়ে দিয়েছি সেহেতু আমরা এখানে কি বসাবো অ্যাড বসাবো তারপর we celebrate our victory day হ্যাঁ সিক্সটিন ডিসেম্বর তো এখানে আমরা একটা দিন বলে দিয়েছে একটা দিন নির্দিষ্ট একটা দিন সেহেতু এখানে অন বসবে তারপরে he was born blank nineteen eighty five তো এখানে নাইনটিন এইটটি ফাইভ এখানে টাইম ইন্ডিকেট ঠিকই করছে কিন্তু নাইনটিন এইটি ফাইভ অনেক লং লম্বা একটা সময় একটা বছর সেহেতু এটা যেহেতু অনেক বড় একটা সময় ইন্ডিকেট করছে তার জন্য আমরা এখানে ইন বসাবো এখন আমরা আসি প্লেসের ক্ষেত্রে কোনো একটা জায়গার ক্ষেত্রে যখন আমরা অ্যাড অন বা ইন কিভাবে বসাবো একইভাবে কোনো একটা স্পেসিফিক রোড নাম্বার এগুলো যখন আমরা অ্যাড্রেসের আগে বসিয়ে থাকি বা একটা নির্দিষ্ট স্পেসিফিক প্লেস আমরা বলে থাকি তখন সেটার আগে আমরা অ্যাড বসিয়ে থাকি কারণ জিনিসটা একদম স্পেসিফিক এক যেমন I live dash forty three by C Rankin street তো আই লিভ অ্যাড হবে কারণ এখানে আমরা রোড নাম্বার সহ একদম স্পেসিফিকভাবে জায়গাটার নাম বলে দিয়েছি তারপরে অন কোথায় বসাবো যে কোনো রোড মানে রোড নামটা যে থাকবে সেটা বোঝাতে আমরা অন বসিয়ে থাকি বা কোনো ফ্লোর রোডের কথাতেই আগে আসি যেমন হচ্ছে যে কোনো রোড যেমন র্যাঙ্কিং স্ট্রিট যদি আমরা শুধু বলতাম তাহলে এর আগে কিন্তু আমরা অ্যাট না বসিয়ে এর আগে কিন্তু আমরা অন বসাতাম এরপর আসি ফ্লোর ফ্লোর বলতে আমরা কি বুঝিয়েছি এটা দেখি I live blank seventh floor আমরা কত নম্বর ফ্লোরে থাকি সেটা বসাতে আগে আমরা অন ব্যবহার করে থাকি I live on seventh floor তারপরে ইন সবচেয়ে বড় বড় কোনগুলো স্টেটস যে কোনো কান্ট্রি বোঝাতে আমরা সাধারণত এর আগে ইন ব্যবহার করে থাকি I live blank Bangladesh I live in Bangladesh হবে এরপরে যে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে থাকি সেটা বোঝাতেও আমরা কিন্তু সাধারণত এর আগে ইন ব্যবহার করে থাকি যেমন I live blank an apartment I live এখানে ইন হবে যেহেতু বলেছি যে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে থাকি সেটা বোঝাতে সাধারণত ইন ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এটাই ছিল এই মেথডটা যদি আমরা মনে রেখে করতে পারি তাহলে অ্যাট অন ইন কোথায় বসাতে হবে সেটা আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের কনফিউশন দূর হয়ে যায় আমারও হয়েছে আশা করি এই মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং আমাদের যে ফ্রেন্ডদের এই নিয়ে প্রবলেম রয়েছে তাদের সাথে এটা শেয়ার করে দিই যেন সবাই আমরা একসাথে শিখতে পারি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং